দেখা যায় জি স্যার এখন কি <coughs> দেখাবো আমাদের ওই ইউটিউব মনিটাইজেশন বা ইউটিউব ইন্ট্রো এগুলো শেখানো লাগবে জি জি আচ্ছা দেখি স্যার এখন আপনার আপনি ওই জায়গার হ্যাঁ। মধ্যে সাত দিন দেন আপনি সাত দিন দেন লাস্ট সাত দিনের কি অবস্থা দেখি আপনার Facebook ads campaign manager and run F F B campaign এ আসলে Facebook campaign manager run ads campaign এই আপনার টাইটেলটাই একটু প্রবলেম দেখাচ্ছে কথা বলছে আমার কাছে কাইন্ডলি বুক প্রমোশন নাম এটা কি কাইন্ডলি নি স্যার কিন্ডল কিন্ডল ও কিন্ডল আচ্ছা Kindle book promotion to your targeted audience আচ্ছা এটাই হচ্ছে আপনার 2000 3000 বন্ধ ছিল এখন কমে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে আপনার মূল গিগ তাই না হ্যাঁ। আচ্ছা আপনি ওখান থেকে ইনকমপ্লিটেড মুডে যান অর্থাৎ নতুন একটা উইন্ডোজ ওপেন করেন হ্যাঁ ওই যে উপরের থ্রি ডোটে ক্লিক করেন উপরের ডান না এখান থেকে ওই যে উপরের থ্রি ডোটে ক্লিক করেন ডানে সার্চ বাটনের ডান পাশে দেখেন আপডেট হ্যাঁ এখানে এই যে ইনকমপ্লিটের মোড আছে নিউ ইনকমপ্লিট হ্যাঁ, এই যে এই যে উপরে উপরে তিন নাম্বারটা এই যে নিউ টিয়ার এর এখান থেকে এইটা এইটা এইটা ইনকমপ্লিট উইন্ডো এটা কি বোঝায় এইটা দিয়ে নতুন একটা ট্যাব আপনার নতুন একটা উইন্ডোজ আসবে আপনি আগের উইন্ডোজটা আপনার আছে সামনে কিন্তু নতুন এখান থেকে আপনি ফাইবার সার্চ করেন ফাইবার ডট কম দেন ফাইবার ডট কম হ্যাঁ ফাইবার ডট কম দেন আচ্ছা ওখান থেকে আপনি যে আপনার বুক প্রমোশন গিগের যে ট্যাগ আছে সেই ট্যাগ দিয়ে আপনি সার্চ করেন তো tag Book promotion, book promotion. Book okay কতটা সার্ভিসেস একটু দেখি তো ওকে অনলাইন সার্ভিস দেন তো স্যার না online wait wait wait wait তাকে সার্চিং করতে দেন আমার মোবাইল নেটওয়ার্ক অনেক এখন থেকে এখন তো ক্লাস করতেছি মোবাইল নেটওয়ার্ক দিয়া আমি না মোবাইল নেটওয়ার্ক এখনো লোডিং হচ্ছে সময় দিন তারে লোডিং হোক সমস্যা নাই আর বা না মানে। আসলো না এইটা আসলে কয়েকজন স্টুডেন্ট পেইড টোটাল 5 জন তো 5 পাঁচজনের এর কি অন্য জায়গায় চলে গেল না কি অবস্থা এমনিতে যোগাযোগ করে কোনো দরকার হইলে তো নক দে পার্সোনালি ওনাদেরকে পার্সোনালি আমি নক দিয়ে বলছি এত সময় আবার ওই ক্রসে ক্লিক করে আবার দেন হ্যাঁ আবার দেন ঠান্ডা কেমন আমাদের আপনাদের ওখানে আজকে এত ঠান্ডা মনে হচ্ছে না কিন্তু কয়েকদিন ঠান্ডা গেছে স্যার একটু কম হ্যাঁ, আজকে কম হেভি ঠান্ডা গেছে কয়েকদিন ঠান্ডা আচ্ছা, আচ্ছা। মানে কয়েকটা দিন মানে আমি জয়ের মধ্যে ছিলাম তবে এই ঠান্ডার সময় আচ্ছা। ফ্রি মুডে খাটাইতে পারছি না বিয়ে ঠিয়ে হেন তেন হাবি জাবি সব মিলাইয়া খুবই একটা চাপের মধ্যে আসিলাম আর আমি আর প্রচুর ঠান্ডাই ছিল কিন্তু ওই ঠান্ডায় ঠান্ডা বুঝতে পারিনি স্যার আবার নতুন করে ইনকমপ্লিটের আরেকটা আনেন ইনকমপ্লিট মোড আরেকটা আনেন নাকি আইসে হুম দেন সার্চ দিয়ে দেন ওইটাকে ওই চেপে আসতেছে না নতুন ট্যাব আনেন সমস্যা নাই করছে এখন চারশো সাতাত্তর হুম একটু স্কোর করে নিচে যান তো আপনি কোথায় আছেন দেখি দেখেন একটু একবার ডাউন সেটা উঠতে কত সময় লাগবে স্যার একবার ডাউন হইলে কত সময় কত দিন লাগে আজকে ম্যাডামের জয়েনিং হয়ে গেছে মানে সবার কি অবস্থা হ্যাঁ তো এই জন্য আজকে একটু রিল্যাক্স হইতে পারছি আরে কি হয় মানে অনলাইন সেলারে নাই স্যার আপনি এক কাজ করেন অনলাইনটা কাটেন আপনার মূল মূল যে উইন্ডোজ যেটা আছে উইন্ডোজে যান ওই উইন্ডোজে যান গিয়ে আপনি আবার ফাইবারটাকে রিমুভ রিলোড দেন রিলোড দিয়ে তারপরে অনলাইন সেলার দেন এখন স্যার বিষয়টা হচ্ছে আপনাকে অনলাইনে পাওয়া যাচ্ছে না বুঝতে পারছেন তো মানে আপনি টোটালি র্যাঙ্ক হারিয়ে ফেলছেন এখন সর্বশেষ কোন দেখি সর্বশেষ যাই হ্যাঁ আপনি আমাকে একটু বলেন তো জি এ কয়েকটা দিন আপনি কি কতটুকু অ্যাকটিভ ছিলেন স্যার আমি দিনের বেলা সারাদিন থাকি রাত্রে নটা পর্যন্ত দেখি আপনি নাই পরে নটার পর আর থাকি না আমার সকালে ভোরে চারটের সময় উঠি চারটে মানে পাঁচটা ওই নামাজের টাইম উঠি উঠে তখন আটটা পর্যন্ত থাকি আর নটা আমারই দেয়া কাজ কাজ হচ্ছে কাজ হচ্ছে না আমি কাজ হচ্ছে না দিয়ে রাখি কম্পিউটার বন্ধ করে হ্যাঁ আমি তো এরকম ঘুমাই যাই স্যার সমস্যা হবে না তো স্যার আমি তো ভয় স্যার স্যার বলেন স্যার কি স্যার বুঝে নাই স্যার হ্যাঁ। স্যার আপনি কোথায় স্যার আপনার কি এই যে কোনটা মাউস দিয়ে একটু লড়াই দিয়ে আমারে এই যে এই যে এই যে হ্যাঁ পাইছি কয় নাম্বার পেজে পাইলেন স্যার পাইলাম 10 নাম্বার 10 8 মানে নাম্বার পেজে অনলাইন সেলারের মধ্যে 8 নাম্বার পেজে গিয়ে আপনি আপনার গিগ পাইছেন দ্যাটস মিন আপনার গিগ ইন টোটালি র্যাঙ্ক হারিয়েছে এখন আপনারটা না এখন স্যারেরটাই দেখি ইন টোটালি র্যাঙ্ক হারিয়েছে আচ্ছা এখন র্যাঙ্কগুলো হারানোর পিছনে কারণ কি আমরা কারণ ফাইন্ড আউট করি স্যার এখন আপনি আপনার মূল গিগে যান গিগটা গিয়ে ওপেন করেন একটু আমাকে দেখান স্যার এখান থেকে ওপেন করবো হ্যাঁ হ্যাঁ আপনি আপনার গেটটা ওপেন করেন ওপেন করে আমাকে দেখান বিষয়টা হচ্ছে আমিও গিগের র্যাঙ্ক হারিয়েছি খুব ভালোভাবেই হারিয়েছি তবে আই থিঙ্ক এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে আমি আবার র্যাঙ্ক পেয়ে যাব ইনশাল্লাহ এটুকু আমি হ্যাঁ করেন সমস্যা নাই আমি একটা গিগ স্যার আমার ডিলিট করে ফেলছিলাম পরে সেটা দিছি র্যাঙ্ক করা নাই আজকে আবার ডিলেট করে আবার বিকেল বেলা স্যার সেই গিকটা দিছি স্যার কিন্তু আমি পরে চেক করলাম যে না এটা এখনো মানে ফাইনাল রিভিউ করতেছে আর আচ্ছা। এখন আমি আপনাকে বলি কোন গিগ যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে সেই গিগের দিবেন না এক নাম্বার শর্ত কারণ হচ্ছে যা আপনি ডিলিট করে দিয়েছেন তা আপনি নিজেই পছন্দ করেন না এটাই তো বুঝাইছেন এখন আপনি যা পছন্দ করেন না তা কেমনে আরেকজন পছন্দ করবে সুতরাং ফাইবার এখানে আপনাকে একটা মার্কিংয়ে রাখবে দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যখন একটা গিগ ডিলিট করবেন এতে ফাইবারের কিছু যায় আসে না আপনি নতুন গিগ দেওয়ার পরে একটা গিগ সে র্যাঙ্কিংয়ে আনতে মানে অর্থাৎ গিগটাকে সে অ্যাক্টিভ করতে চব্বিশ ঘন্টা থেকে সাত দিন সময় বের করে ওকে স্যার কত বছর আছেন চব্বিশ ঘন্টা থেকে সাত দিন সময় বের করে এখন কোন দিন দিব সেটা বলা যায় না এটা হচ্ছে ফাইবারের অথরিটির উপরে পড়ে কথা বুঝতে পারছেন ফাইবার কি করবে সেটা ফাইবার জানে এটা আর কেউ বলতে পারবে না রাইট স্যার তাহলে আমি স্যার অটো রিফ্রেশ চালু করব স্যার আজকে থেকে স্যার হ্যাঁ শিওর শিওর অটো রিফ্রেশ চালু করব thank you sir thank you sir যা আছে কপালে কিছু হলে কিছু এখন স্যার জানি স্যার কিভাবে কি গ্র্যান্ড করেন কিভাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না অটো রিফ্রেশ আচ্ছা, আচ্ছা। শুধু একটা কাজ করবেন কি জানেন না দুই দিন তিন দিন পরে টাইম চেঞ্জ করবেন আপনি তিনটা আচ্ছা। তিনটা টেবে দিবেন তিনটা টেবে তিনটা টাইম দিবেন আপনি সেকেন্ড সেকেন্ড হিসাবে টাইম দিবেন আর দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যতটুকু সম্ভব আপনি দুই দিন তিন দিন পরে পরে টাইমটা চেঞ্জ করে দিবেন টাইম চেঞ্জ করতে হয় না অটো অটোমেটিক্যালি প্রত্যেকবারই টাইম চেঞ্জ হয়ে যায় আপনারটা জি ও তাইলে তো ভালো যতবার রিলোড দিন বা রিলোড না দিলেও টাইম চেঞ্জ হয়ে যায় না রিলোড তো অটোই হতে থাকে আপনি টাইম যে সেকেন্ডটা মিনিট দিবেন সেকেন্ড দিবেন হিসাব কইরা অত সেকেন্ড কইনা শেষ হওয়ার পরে সে অটোমেটিকলি রিলোড হয়ে যাব কথা বুঝতে পারছেন রিলোড আচ্ছা, হয় একবার হয় 10 মিনিট আবার 8 মিনিট আবার 5 মিনিট এরকম আছে ও আচ্ছা বুঝতে পারছি স্যার আমি স্যার 3 মিনিট 5 মিনিট 7 মিনিট দিব স্যার মিনিট হিসাব কইরা দিবেন না আপনি দিবেন সেকেন্ড সেকেন্ড হিসাব কইরা আপনি দিবেন মনে করেন 555 আর সেকেন্ডগুলো আচ্ছা, সব সবগুলো বিজুড়ে আচ্ছা, দিবেন সব আমি ওনাকে দেখাই এই যে এইখানে 360 এখানে তিনশো বিশ না এখানে এখানে তিনশো তিরিশ এখানে তিনশো বিশ এখানে তিনশো ষাট এটা দিলে আপনা আপনি প্রত্যেকবারই রিলোড হইলে রিলোড হওয়ার টাইমে টাইম চেঞ্জ হয়ে যাও এই সিস্টেমই করলে টাইমার চেঞ্জ করতে হবে না আজই আজীবনে না আমি বেশ আমার এই বেশ এখন তারপরেও কি হবে জানি না ওকে স্যার এখন আপনার আপনার দেখি স্যার আপনি নিচে যান আপনার ঠেকগুলা দেখি আপনার সবগুলাই ফাইভ স্টার রিভিউ দেওয়া তারপরে কেন র্যাঙ্ক হারাইলো সেটা নিয়ে এটা তো এই গিগ ও ও সরি এই গিগেই কি এই গিগেই জামেলা আছে আচ্ছা না এই গিগেই তো কাজ পাইছে আর আরগুলো তো কাজ পাইনি কাজ পার না একটা ফোর আছে তাই না আচ্ছা নিচের দিকে হ্যাঁ। আসেন সমস্যা নাই আমরা এখন কি করব কয়টা টেক আছে পাঁচটা টেক আছে তাই না আমরা পাঁচটা টেক দিয়েই আমরা সার্চ করে দেখবো ইনকমপ্লিটিং মোডে দিয়ে দেখবো আমরা কোন ট্যাগে র্যাঙ্কে আসি আর কোন ট্যাগ থেকে র্যাঙ্ক হারাইছি এটা আমরা খুঁজিয়া দেখবো এখন যে সিস্টেম দেখাইছি ওই সিস্টেমে আপনি দেখেন প্রত্যেকটা গিগ ওইভাবে আপনি সার্চ করবেন সার্চ করে কোন কোন ট্যাগে আপনি র্যাঙ্কে আসেন কোন ট্যাগে র্যাঙ্কে নাই যে ট্যাগে আপনি র্যাঙ্কে নাই ট্যাগটা আপনি ডিলিট করে ডিলিট করে নতুন ট্যাগ দিবেন বুঝতে পারছেন ইবুক প্রমোশনের এটা নিয়ে রাখতে হবে নাকি হ্যাঁ দেখেন ইবুকটা দিয়ে দেখেন বুক প্রমোশনটা দেখছেন ইনকমপ্লিট এর মোডে যান গিয়া ইবুকটা দেখেন আপনি যখন ইনকমপ্লিট থেকে ইনকমপ্লিট মোড থেকে আপনি সার্চ দিবেন তখন বিষয়টা বুঝাইব কি জানেন নতুন একটা ডিভাইস থেকে আপনি সার্চ দিছেন বুঝতে পারছেন স্যার আমি মজিলা ফায়ারফক্সে অটো রিফ্রেশ দিলে সমস্যা আছে স্যার না সমস্যা নাই ঝামেলা করতেছে এই ট্যাগ দিয়ে আসছে দুই হাজার আটশো ষোলো হুম দুই হাজার আটশো ষোলো দেখেন এখন কোথায় আছে কোথায় আপনারা পাওয়া যায় কিনা এটা দেখেন এখন অনলাইনে অনলাইনে এখনই হয় করছে সেখানে congelar a responder. তো ভুলে চলে Google. এখন বিষয়টা হচ্ছে যদি আপনি যেভাবে আমি এখন যেভাবে দেখলেন ওইভাবে আপনি কি করবেন আপনার প্রত্যেকটা গিগের প্রত্যেকটা টেক দিয়া আপনি সার্চ করে দেখবেন আপনি কোথায় আছেন যে সমস্ত হ্যাঁ যে সমস্ত আপনি সার্চে র্যাঙ্কে নাই ওই সমস্ত কি করতে হইব চেঞ্জ করতে হইব কথা বুঝতে পারছেন নতুন করে ট্যাগ আনতে হইব কারণ মাঝে মধ্যে দুই মাস তিন মাসের মধ্যেও যদি আপনার যেহেতু একটা গিগে অর্ডার আছে একটা গিগে অর্ডার থাকার পরে রিভিউ থাকার পরেও যখন গিগটা এই যে আমার আমার একটা গিগ অলরেডি ফার্স্ট পেজে চলে আসছে স্যার হ্যাঁ। ওই তো অনলাইন সেলারের ফার্স্ট পেজে আছে আপনি সার্চ করে দেখেন আমি দেখাই আপনি আচ্ছা, এখানে সার্চ গুগল মানে আমি কি এডিট না এডিট করি নাই ওই অনলাইন অ্যাক্টিভিটিস থাকার কারণে দেখেন একটু আপনি ওই ওখানে সার্চ করেন গুগল সার্চেস ক্যাম্পেইন অনলাইনে আমি থাকে অনলাইনে হ্যাঁ, প্রায় আমি চব্বিশ ঘন্টাই থাকি রাত্রে কিভাবে থাকেন তো তাকি হ্যাঁ। রাত্রে তো অতক্ষণ থাকা যায় ওই যে অটো অটো দিয়ে ফিরে যায় এই বছর আমরা শুধু গুগল সার্চ এর ক্যাম্পেইন দিয়ে সার্চ করতে পারেন সমস্যা নেই আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান না তো আমি মিস করে দিলাম তো ও এটা এটা মনে আগ্রহ ওকে তাহলে মানে শব্দ আসছে শব্দ কিসের শব্দ শব্দ তো আমার এখান থেকে কেনা স্যার তাহলে কোথায় শব্দ যে বাসের হর্ন শব্দ সম্ভবত আব্দুল্লাহ ভাইয়ের এখান থেকে হচ্ছে সম্ভবত উনিও তো মিউট করে আছেন নাই মিউট করছেন আচ্ছা ওই বায়ার ফাইন্ডিং কিভাবে বা কিভাবে এখন বায়ার ফাইন্ডিং দেখাইবো স্যার এখন দেখাইবো আমি আপনাকে বায়ারের পিছনে ইয়া ইয়েতে ফাইবার আর থাকতে চাই না থাকতে মন মনে চায় না বায়ার ফাইন্ডিং আসছে হ্যাঁ বায়ার ফাইন্ডিং স্যার বায়ার ফাইন্ডিংটা হচ্ছে আমি আপনাকে বলি প্রচুর পরিমাণে আপনার মেসেজ দিতে হবে এবং এটা দিনের বেলা না বেশিরভাগ ক্ষেত্রে রাত্রের বেলা মেসেজ দিতে হবে মেসেজগুলো খুবই স্ট্রংলি দিতে হবে আমার তো প্রচুর সময় আছে কিন্তু আমি তো পাচ্ছি না সময়ের আমার সমস্যা নাই আপনি যেমন সময় দিতে পারেন না এটা সমস্যা আমি সময় দিয়ে দিয়ে সমস্যা দিতে পারি কিন্তু না ওকে আচ্ছা এখন আসেন আমরা ফাইবারে কিভাবে বায়ার ফাইন্ডিং করতে পারি ঠিক আছে স্যার ফাইবারে বায়ার ফাইন্ডিং যেমন আমি হচ্ছে আপনি মনে করেন বুক প্রমোশনের বায়ার ফাইন্ডিং খুঁজতেছেন ওকে স্যার আমরা কি করব বুক প্রোমো বুক প্রমোশন দিয়া কি করলাম সার্চ করলাম স্যার ও সরি স্যার আমি স্ক্রিন শেয়ার করি স্ক্রিন শেয়ার করিনি স্যার ওকে মনে হয় আমরা কী করলাম ফাইবারে বুক প্রমোশন দিয়া সার্চ দিলাম এখন দেখেন আমরা এখান থেকে টপ রেটেড সেলারগুলার একটু দেখবো একটু লেভেল টু লেভ যাদের কাজ খুব বেশি আছে বা যারা খুব বেশি কাজ কাজ করতেছেন ওই সমস্ত মানুষগুলার আমরা একটু দেখবো ওদেরকে একটু দেখবো দেখা একটু আমরা নক দিব ওই যে ওই ভদ্রলোক বিদেশি সম্ভবত তারে আমরা অফেন করি একটু সে ওয়ান কে প্লাস কাজ করছে আচ্ছা তারে আমরা একটু অফেন করি সে এক হাজার চব্বিশটা অর্ডার কমপ্লিট করছে এখন পর্যন্ত সে টু তার টু অর্ডার কিউ আছে মানে সে দুইটা অর্ডার তার এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে I will promote your book on four book blogs সে দুই চারটা ব্লগে তার বুক প্রমোশন করে দিবে আচ্ছা দেখেন সে ইন টোটাল কাজ করছে দুই হাজার তিনশো আচ্ছা তার এত কিছু দেখা আমার প্রয়োজন নয় সে ইউনাইটেড স্টেটের পারসন এই জন্য তার কাজের পরিমাণ একটু বেশি কিন্তু তার বেসিক টোয়েন্টি ডলার্স থেকে সে কাজ শুরু করে যাই হোক এইটা আসলে আমার দেখার কিচ্ছু নাই আমার মূল দেখার বিষয়টা হচ্ছে তার রিভিউগুলা এই যে দেখেন সাউথ আফ্রিকাতে কি একজন ভদ্রলোক দুই মাস আগে তারা রিভিউ দিছে আচ্ছা এটা বেশি আগে হ্যাঁ তারপরে দেখেন সে তিন সপ্তাহ আগে এই একটা রিভিউ পাইছে ইউনাইটেড স্টেটের রিভিউ আচ্ছা আমরা এই ভদ্রলোকের এই ভদ্রলোকের এই ইউজার নেমটা আমরা নিমু ঠিক আছে একজন মানুষে একবার কাজ করাইছে এর অর্থ আর কাজ করাইতো না এরকম কোনো কথা না সে বারে বারে কাজ করাইব এই ইউজার নেমটা নিয়ে আমরা তারে একটু চেষ্টা করবো তারে খুঁজা বার করার অন্য ওয়েতে আমরা প্রথমে তারে কি করবো গুগলে সার্চ দিব একটু গুগলে সার্চ দিই গুগলে সার্চ দিয়ে দেখি তার কি অবস্থা তারে কিছু পাওয়া যায় কি না ভাই টু ডল নাই এই যে তারে পাইছি আমরা এই যে এই যে দেখছেন DD five two double five okay এই যে তার নাম হচ্ছে ডাট ডেভিল বোকাম ক্লিনার ইনফ্ল্যাট ওকে আমরা এই ওয়েবসাইটের মধ্যে যাইব এই ওয়েবসাইটের মধ্যে ওপেন করবো এইটা হচ্ছে তার ওয়েবসাইট দুইটাই ওয়েবসাইটে তার দুইটা লিঙ্ক আছে আমরা তার ওয়েবসাইটটা ওপেন করি আচ্ছা তার ওয়েবসাইট ওপেন করলাম তার ওয়েবসাইট ওপেন করার পরে দেখেন তাকে যোগাযোগ করার উনি ওই ওই ব্যক্তি কি না তার প্রমাণ তাকে বোঝা যাবে মানে ওই ব্যক্তি আসলে এই এই ব্যক্তি সেই ব্যক্তি কি না আচ্ছা এই ব্যক্তি যদি নাই হয় স্যার এখান তোই আচ্ছা। ধরলাম এই ব্যক্তি আমার কি নাই বায়ার নাই কারণ ও মনে হচ্ছে ও আমেরিকার মানুষ না কারণ ওর কন্ট্যাক্ট নাম্বারের পিছনে plus three seven one plus three seven one code নাম্বারটা কোন দেশের এটা তো আরেকটা বিষয় খুঁজে বাইর করতে হইব <coughs> which country could which country could Latvia which country could Latvia হ্যাঁ এটা লাটভিয়া ওকে আচ্ছা দেখি স্যার এখন সে যদি আমার ওই ফাইবারের বায়ার নাও হয় তারপরেও সে আমার বায়ার আমার জন্য বায়ার কেন বায়ার ও হচ্ছে কি ও হচ্ছে তার এটা হচ্ছে একটা তার বিজনেস পেজ এখানে দেখেন তার বিভিন্ন প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট এগুলো তার প্রোডাক্ট ঠিক আছে এ আমার ভায়া ওকে কিন্তু আমি মেসেজ করতেই হবে এখন ওর সাথে যোগাযোগ করার জন্য আমাকে দিছে ফেসবুক দিছে টুইটার দিছে গুগল দিছে আচ্ছা তারপরে হচ্ছে তার নাম্বার আছে মোবাইল নাম্বার আছে টেলিফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নাই এটাতে হোয়াটসঅ্যাপ আছে কি না আমি জানি না সো দ্যাট এভাবে খুঁজে হাইতাম না আমরা তার কি করবো ফেসবুকের পেজটা ওপেন করার চেষ্টা করব ফেসবুকে গেলে দেখবো তার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি না তার সাথে যোগাযোগ এই যে বাল্টিক মোবাইল ঠিক আছে বিএম ডট মার্কেটিং তার টু পয়েন্ট সিক্সকে লাইক থ্রিকে ফলোয়ার আছে ওকে সে একজন প্রফেশনাল মানুষ দেখাই যাচ্ছে কারণ সে তার ফেসবুক হ্যাঁ, তার ফেসবুকটাকে সে কি করেছে প্রফেশনালি সেট আপ করে ফেলছে এটা সে প্রফেশনাল মোডে নিয়ে আসছে দ্যাটস মিন সে একজন প্রফেশনাল মানুষ ঠিক আছে আচ্ছা তার আমরা ইন টোটাল বিষয়গুলা দেখি আবদুল্লাহ ভাই আছেন নাকি জি স্যার আছি স্যার আপনি গ্রুপে দেখেন একটা পোস্ট করছে একজন ভদ্রলোক ওনার পোস্টটাতে একটু মানে কমেন্ট টমেন্ট করেন আর এভরি ওকে হ্যাঁ, তো ও কিন্তু আমাদের আমি হান্ড্রেড পারসেন্ট শিওর ও একজন বিজনেসম্যান ও আমাদের একজন বায়ার আচ্ছা। এখন ওর যদি আমরা কোনো বা কোনো ওয়েতে যে কোনো ওয়েতে যদি আমরা ম্যানেজ করতে পারি তাইলে আমরা গেই না ওর সাথে ওর সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি যোগাযোগের জন্য নাম্বার দিছে ঠিকই বাট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কি না এটা দেখার জন্য আপনি আমি এই নাম্বারটা সেভ করলে বুঝতে পারবো ইনস্টাগ্রাম না হ্যাঁ। আছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম নাই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই আচ্ছা ও হোয়াটসঅ্যাপ না এই তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে দেখতেছি হ্যাঁ। এই তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করলাম তারপরে এটা হচ্ছে তার TikTok maybe TikTok TikTok TikTok টিকটকে আমরা যোগাযোগ করার প্রয়োজন নাই আমরা দেখব তার ইউটিউব আছে কি না ইনস্টাগ্রাম আছে কি না এটা হচ্ছে তার ইমেল এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস তাকে ইমেল অ্যাড্রেসেও চাইলে আমরা মেসেজ দিতে পারি এখন বিষয়টা হচ্ছে তাকে যতটা ওয়ে আছে প্রত্যেকটা ওয়েতে তাকে আমরা মেসেজ দেয়া আচ্ছা ইনস্টাগ্রামের কি অবস্থা দেখি তার ইনস্টাগ্রামের কি এক মিনিট আমার ইনস্টাগ্রাম আমি ইমেল করেছি এভাবে ইমেল বাই করে ইমেলে করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না না বিষয়টা এইভাবে না স্যার এখানে বিষয়টা আমি আপনাকে বলি আল্লাহ যে আমার সমস্যা মানে আমি ইনস্টাগ্রামে গেলে আমার লগ ইন হয়ে যায় বুঝতে পারছি এটা স্যার আচ্ছা আমরা এখন কি করব তার যতটা ওয়ে আছে প্রত্যেকটা আছে আচ্ছা দাঁড়ান কে মেসেজ দিছে দেখে প্রত্যেকটা ওয়েতে আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার তাকে আমরা কনভেন্স করার তাকে আমরা খুঁজে পাওয়ার কারণ ও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পার্সন স্যার ডেইলি দশজন মানুষকে মেসেজ দেওয়ার চাইতে একজন অ্যাক্টিভ এবং অরিজিনাল মানুষকে মেসেজ দেওয়া আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর আমার প্রতিদিন একজন মানুষ দরকার নাই আমার দরকার হচ্ছে পাঁচ মাসে একজন মানুষ যার সাথে পাঁচ মাসেই আমি কাজ করতে পারবো এরকম একজন মানুষ আমার দরকার কথা বুঝতে পারছেন স্যার তো এই জন্য আমার ওয়াইট করতে হইব সময় ব্যয় করতে হইব এই বিষয়গুলো আমার ফলো রাখতে হইব বুঝতে পারছেন স্যার একজন মানুষের সাথে আমি কন্টিনিউয়াসলি চ্যাট করতে মানে ওখান থেকে কেমনে আসলেন কোন জায়গা থেকে এখন কি আপনার আপনার প্রোফাইল ই করতেছেন নাকি হ্যাঁ আমার প্রোফাইলে এখন ওই যে ওই লোকটাকে যে ওই বাইরে খুঁজলেন ওখান থেকে আপনি আসেন ও এখান থেকে তো আমার প্রোফাইল এতক্ষণ আমি লক ছিল তো তারে অন করলাম ও তার অ্যাকাউন্ট আমি এখন তার এইমাত্র তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবো এখন ইনস্টাগ্রাম অন করতে গিয়ে আপনার ইনস্টাগ্রামে লগইন থাকা লাগবে হ্যাঁ আমার ইনস্টাগ্রামে লগইন থাকা লাগবে অন্যথায় তার সাথে যোগাযোগ করতে পারতাম না এই যে দেখেন ও অরিজিনালি ঠিকই আমার বায়ার দেখতে পাচ্ছেন ওর কত পোস্ট সে তার প্রোডাক্ট রিলেটেড করছে তারা আমি ফলো দিলাম দেখেন আমি ফলো দিলাম তার এই পোস্টগুলোতে একটা লাভ রিয়েক্ট দিলাম একটা রিয়েক্ট দিলাম তাকে একটা কমেন্টস দিলাম this is so nice okay সে আমাকে এইটা তার সামনে যাইব তখন তার মনের মধ্যে একটা মনের আশা আসবে এরকম আসলে এই জাতীয় বায়ারদেরকে আপনি কোনো অফার দিবেন না শুধুমাত্র তাকে দিবেন কি hello nice to meet you এই অপশনটাই দিয়ে রেখে দিবেন কথা বুঝতে পারছেন নাইস টু মিট ইউ এই অপশনটাই দিয়ে রাখিয়া দিলে সে যদি আমার সাথে কোনো না কোনো সময় যদি সে ঢুকে তার মেসেঞ্জারটা ইনস্টাগ্রামের ইনবক্সটা অন করে তাইলে সে আমারে দেখবো দেখে আমারে কি জন্য দিছে কি বা মানে দেখবেন অনেক কথা বলবো আপনি তার প্রত্যেকটা চেষ্টা করবেন তার প্রত্যেকটা পোস্টে লাভ রিয়েক্ট দিবেন তারপরে তাকে কমেন্ট দিবেন ওয়াও দিবেন ঠিক আছে এগুলা দিবেন সে এগুলো দেখব অবশ্যই দেখব সে দেখে বলবো আসলে মানুষটা কে তার সাথে যোগাযোগ করা জরুর এই বিষয়গুলো তার মনের মধ্যে আসব একজন মানুষকে কনভেন্স করা খুবই কঠিন স্যার একজন মানুষ মনে রাখবেন সবসময় একজন মানুষকে কনভেন্স করা খুবই কঠিন কারণ আমি তাকে কনভেন্স করতাম কনভেন্স করতে হলে তাকে তার সাথে প্রথমে আমি গুড রিলেশন তৈরি করতে হইব এখানে তারে দিবেন hi I want to know about you দিয়ে দিলাম I want to know about you সে আর কি মানে একটু সবার চাইতে একটু ব্যতিক্রম চিন্তা করবেন ওকে তার পেজটা লাইক দিয়ে রাখলাম সে পোস্ট দিলে আমার সামনে পোস্টটা আসবে আমি পোস্টটা দেখবো তার পোস্টের মধ্যে লাইক দিব ঠিক আছে একটা কমেন্টস দিব তাকে একটা কমেন্টস দিব তাকে একটা মানে কি দিব একটা হ্যাঁ, তার নামটা হয়তো তাকে এই নামটা আছে না এই নামটা আমি কি দিতে পারি একটু অ্যাড দিয়া এভাবে দিয়া দিতে পারি and B A L T I C key Baltic mobile tai na तो वह हैशटैग दिया বলট্রিক মোবাইল দিয়ে দিলাম সে এইটা কিন্তু তার কাছে গিয়ে নোটিফিকেশন টাচ করে করব এই নোটিফিকেশনটা করার কারণে সে দেখব এই বিষয়গুলো আমার খেয়াল রাখতে হইব তারে আমি ফলো রাখবো তাকে কিভাবে কনভিন্স করা যায় এই বিষয়টা আমার মাথায় সবসময় খেলাইমো এক সময় সে আমার এই অ্যাক্টিভিটিসগুলো দেইকা সে এক সময় আমারে অবশ্যই পাত্তা দিতে বাধ্য হইব বুঝতে পারছেন স্যার এখন তারে মেসেজে একটা মেসেঞ্জারে মানে ভালোবাসা তৈরি করার জন্য যা যা করা দরকার যা যা করা দরকার এরকম অনেকেই মেসেজ কিন্তু মেসেজ কোনো রিপ্লাই পেলাম hello nice to meet you এই জায়গায় আপনি আরেকটা কাজ করবেন ধৈর্য ধারণ করবেন তারপরে মানুষের সাথে গুড রিলেশন তৈরি করার চেষ্টা করবেন এই বিষয়গুলো হচ্ছে আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আসলে একটা বিষয় বলি কি স্যার আমরা যতক্ষণ পর্যন্ত মানুষকে বিশ্বাস তৈরি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই মানুষ আমাকে কি করবে না কি কোনো কাজ দিবে না ঠিক আছে কিন্তু ঠিকই যখন আমি তাকে বিশ্বাস তৈরি করি নিমু তখন সে আমার সাথে কথা বলবে প্রথম দিকে সে আমার সাথে কথা নাও বলতে পারে সে আমাকে স্ক্যামার ভাবতে পারে ভাববে তো কারণ অনেক মানুষই তার সাথে মানুষের সাথে মানুষে স্ক্যামিং করতেছে কথা বুঝতে পারছেন স্ক্যামিং করতেছে এটা হচ্ছে বড় একটা কোম্পানি আপনি সে এই কোম্পানিতে আপনি যদি কোনো না কোনো ওয়েতে ঢুকতে পারেন তাহলে চিন্তা করেন কি হতে পারে বিষয়টা বুঝতে পারছেন সো দ্যাট এইটা হচ্ছে আপনার মার্কেটিং নাম্বার ওয়ান পলিসি এটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের মার্কেটিং পলিসি এই পলিসিটা আপনি তো ফাইবার থেকে এই সিস্টেমে আসবো তাই না ফাইবার থেকে এই সিস্টেমে আসবো আচ্ছা এখন ওই ভদ্রলোকের তো সরাসরি কোনো ফাইবারের ওই যে ফাইবার থেকে যে মেসেজটা পাইছি সেটার যে ওই ভদ্রলোক কি এটা তো আমরা ফাইন্ড আউট করতে পারছি না তাই না আমরা আরও দুই একটা দেখি সমস্যা কি ওকে আমরা আরও দুই একটা দেখি এরে দেখলাম আমি বুঝি কিন্তু আমি অনেকই করছি কিন্তু কাজ হচ্ছে না কাজ হচ্ছে না হ্যাঁ আর কোনো ওয়াই আছে কিনা হবে স্যার হচ্ছে না এই বিষয়টা এইটাই সব আমরা আমি যে কাজ পাই বা আমার যে আমার যে মেন্টর যারা আছে ওনারা যারা আমাকে সিস্টেমটা দেখাইছে এইটাই হচ্ছে সে সিস্টেম এবং যে আমি তো তাহলে আপনার ভিডিও নিয়ে আমি অনেক ভিডিও দেখি এই আপনি যেভাবে দেখাইছেন এরকমই কিন্তু আমাদের হচ্ছে না কেন এইটা হচ্ছে বিষয় আমাদের হচ্ছে না কেন আমাদের হচ্ছে না কেন আমাদের গ্যাপসটা হচ্ছে এই জায়গাতেই আমরা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারতেছি না এই যে দেখেন তার বুক প্রমোশন সার্ভিস আছে দেখতেছি আচ্ছা দেখেন আমরা একটা বিষয় করতে পারতেছি না আমরা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারতেছি না তার সাথে তার সাথে যদি কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি তাইলেই হচ্ছে বিষয়টা কোনোভাবেই আমাদের কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে না আসলে এখানে লাক অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় পরিচিত লোক উনি আমাকে বললো যে আপনি এই লিঙ্কদিনে আমি যেভাবে করি এভাবে করেন আমি পাঁচটায় পাঁচটা বাইরে নক করলে আর একটা বার আমাকে রিপ্লাই দেয় আমি ওরা ওনার দেখে ওনার ওই সেমিস্টার নিয়ে এই গত জানুয়ারি জানুয়ারি মাস পুরাটাই এই এরকম করলাম ভাই আপনি পাঁচটা করলে আসে আমি প্রায় পাঁচশো করছি একটাও তো আসে না পরে কয় ভাই তাহলে আমি আমি পারলাম <laughs> সেই ক্ষেত্রে কি করবো হ্যাঁ স্যার এটা সিস্টেমের দোষ উনি যে সিস্টেমে করেন আমরা যে সিস্টেম করি এক না sir advertise your book and reach new readers okay no problem এটা একটা ওয়েবসাইট দেখতেছি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রমোশন করা যায় বুক প্রমোশন করা যায় সমস্যা নাই এটা হচ্ছে তার একটা প্রমোটিং সেক্টর এখানে আসলে কিছু নাই আচ্ছা এই হচ্ছে তাকে মানে খুঁজে বাইর করা আমরা খুঁজে বাইর করতে হবে মানুষটাকে এবং মানুষটাকে খুঁজে বাইর করিয়া মানুষটার কাছে যাইমু কিভাবে মানুষটাকে আমরা কনভেন্স করব এই বিষয়গুলো আমাদের একটু মাথা খাটাইতে হইব আর ধৈর্য ধরতে হইব অনেকের ক্ষেত্রে হয় কি অনেক মানুষ আছে এত লাকি কোনো একটা জিনিসে হাত দিলেই টাস করে হয়ে যায় আর কোনো মানুষ হচ্ছে সাঁতার কাটতে কাটতে জীবনটাই শেষ কিন্তু সে সাঁতার কাটা শেষ হয় না তো এইটাই বলা হয় যে কাউ লাকও ফেভার করতে হইব আপনার অ্যাক্টিভিটিসও বাড়াইতে হইব আপনি মানুষকে মেসেজের পরিমাণ বাড়াইতে হইব এটা কি হয়ে যাচ্ছে ফেসবুকে শেয়ার হয়ে যাচ্ছে ওকে আচ্ছা স্যার এটা হচ্ছে আজকের একটা টেকনিক আর আরেকটা কাজ হচ্ছে স্যার আপনি প্রত্যেকটা গিগ এইভাবে সার্চ করেন দেখেন আপনার গিগগুলোর কি অবস্থা ওই অবস্থায় আপনি নতুন করে ট্যাগ সেট করেন আপনার ট্যাগগুলো দেওয়ার সময় অবশ্যই ক্যাটাগরি ম্যাচ করে ট্যাগ দিবেন বুঝতে পারছেন স্যার জি ওকে তাহলে স্যার আজকের জন্য ভালো থাকেন তাহলে কি এখন আপনি নিয়মিত করা দরকার জি স্যার স্যার একটা কথা বলি স্যার হ্যাঁ বলেন স্যার স্যার ইউটিউবে অনেকে লাইভ খেলা স্যার ওগুলো কি চ্যানেল মনিটাইজেশন হয় স্যার আপনি যদি সরাসরি লাইভ নিয়ে আসতে পারেন তাইলে হইব কারো কাছ থেকে শেয়ার নিয়ে আসলে হবে না তাহলে অনেকে লাইভ খেলা দেখা ওদের কি কি লাভ কি স্যার না আছে আমার সিস্টেম আছে ওই স্ট্রিমিং সিস্টেমটা আমি জানি না ওনারা একটু অ্যাডভান্স লেভেলের কোনভাবে নিয়ে আসে ওইটা হয়তো পেইড কোনো মেথডে অথবা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে নিয়ে আসে থার্ড পার্টি অ্যাপস আছে ওগুলার মাধ্যমে এটা আমি জানি না রে কথা বুঝতে পারছেন আচ্ছা, হ্যাঁ নতুন হ্যাঁ করেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে স্যার আজকের জন্য ভালো থাকেন ওকে আর আপনার স্যার ফাইবার আচ্ছা, অ্যাকাউন্ট একটু ঠিক করেন এডিট করেন মডিফাই করেন জি হ্যাঁ, স্যার নেক্সট ক্লাস বৃহস্পতিবার বৃহস্পতিবার জি স্যার ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম